তুমি বাঁচাও তুমি মারো অবি শুধু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অবাধ্য পথে পড়ে অবাক কেমন করে খুঁজে পাই কোন ভাষা খুঁজে পাই কোন শুকুর গুজার করাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি